হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের বাপা পিঠা রেসিপি দেখাবো এটা হচ্ছে খেজুরের গুড় আমাদের বাড়ি কিন্তু বরিশাল আমরা খেজুরের গুড় দিয়ে নারিকেল দিয়ে এবং চালের গুঁড়া এবং আতপ চালের গুঁড়া দিয়ে আমরা কিন্তু বাপা পিঠাটা বানাই এটাই কিভাবে বানাই আমি দেখাবো আর শহরের স্টাইলের যে একটা বাপা পিঠা বানাই সাদা বাপা পিঠা ওইটাও আমি বানিয়ে দেখাবো আর এই যে খেজুরের গুড়টা দেখছেন এটা কিন্তু এরকম গুড় ছিল আমি সুন্দরভাবে কেটে পানির সাথে মিশিয়ে চুলাতে ঝাল দিয়ে এরকম করে নিয়েছি আর শহরের স্টাইলে যে বাপা পিঠাটা বানাবো সেটার জন্য আমি দুইটা খেজুরের গুড় সুন্দর করে কেটে রেখেছি কথা না বাড়িয়ে কীভাবে এটাকে বানায় সেই রেসিপিতে চলে যাব দেখতে থাকুন বিসমিল্লাহ রকমান রাহিম প্রথমে আমি একটা বড় পাত্র নিয়েছি এখানে দুই কেজির চেয়ে একটু কম আছে আতপ চাল এবং বাতের চাল আমি নিয়েছি এটাকে আমি আমাদের বরিশালে যেভাবে পিঠাটা গুলিয়ে নেয় সেভাবে আমি গুলাবো প্রথমে গুড়টা দিয়ে দিবে এভাবে দিয়ে দিব নারিকেল এই যে নারিকেলটা দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ তাকে এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব যে এভাবে মিশাবো আর আপনারা একটা জিনিস লক্ষ্য করে রাখবেন যে আসলে পিঠাটা যখন আমরা বানাই তখন কিন্তু কাইটা যদি ভালোভাবে না হয় পিঠাটা কিন্তু হয় না আমি কীভাবে এটাকে মিলিয়ে রাখি সেটাই আপনারা দেখবেন এখন আরও কিন্তু গুড় অ্যাড করে দিব আমি বেশি করে পিঠা বানাই কারণ আশপাশের সবাইকে আমি পিঠা বানিয়ে দিই বিশেষ করে এই পিঠাটা আমার ননসের বাসা আছে তাদের বাসাও আমি পিঠা বানিয়ে দিই আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যখন আর কি চালটা বানিয়ে আনবেন বাইরে থেকে তখন কিন্তু সাথে সাথে এটা বানিয়ে ফেলবেন কারণ ওই দিন পিঠাটা কিন্তু সুন্দর হয় আমার মনে হচ্ছে একটু চালের গুঁড়া অ্যাড করে দিতে হবে গুড়টা মনে হয় বেশি হয়ে গেছে আমাদের বরিশালে কিন্তু আমরা এভাবেই পিঠা বানাই আমার কিন্তু কাইটা গোলা একদম হয়ে গেছে এখন আমি এটাকে চেলে নিব এক সাইডে রেখে আমি চেলে নিব এই চালনিটা দিয়ে আমি চেলে নিব এই তো বিয়ার্স আমার কিন্তু বাপাই পিঠার কাইটা রেডি করা হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে আমি কাইটা করে রেখেছি এখন এটাকে কিভাবে বানাই সেটাই আমি করে দেখাবো প্রথমে আমি একটা ছোটো সাইজের বাটি নিয়েছি প্রথমে কিন্তু নারিকেল দিতে হবে যে নারিকেলটা এরকম করে দিতে হবে তারপরে চালের গুঁড়াটা দিতে হবে মানে চাপ চেপে চেপে দিতে হবে আবার নারিকেল দিতে হবে যেভাবে বানাবো এভাবে আমি বানিয়ে নিয়েছি আর আমি সুন্দর দেখে একটা পরিষ্কার একটা নিয়েছি এটাকে এরকম করে দিয়ে তারপর আমি বাপে দিব এভাবে আমি সমস্ত পিঠাগুলো বানাবো এতো বিয়ার্স এখন কিন্তু আমি ডাকার স্টাইলের একটা বাপা পিঠার রেসিপি দেখাবো এই যে এখানে কিন্তু প্রায় দুই পনেরো দুই কেজির মতো আতপ চোল আছে এটাকে আমি লবণ দিব স্বাদ মতো লবণ দিব আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব বারে বারে আর হাত দিয়ে এরকম করব এরকম করে একটু পর পর পানি সিটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এর চালনি দিয়ে আমি আবার এটাকে চেলে নেব যেভাবে চেলে নেব যে দেখতে পাচ্ছেন এভাবে হয় চালার পরে এরকম হয় এই তো বিয়ার্স আমার কিন্তু সেই ডাকার স্টাইলের বাপে পিঠার টাইটা কিন্তু হয়ে গেছে চেলে নিয়েছি এভাবে সুন্দর করে এখন আমি কীভাবে বানাবো সেটাই আপনাদেরকে দেখো প্রথমে চালের গুঁড়াটা দিয়ে ভালোভাবে এভাবে চেপে নেব তারপর দিয়ে দিব নারিকেল দিয়ে দিব খেজুরের গুড় যেভাবে দিয়ে দিব এটা কিন্তু শহরের স্টাইলের বাপা পিঠা আর আমাদের স্টাইলে বাপা পিঠা তো আমি দেখাইছি আমাদের ওখানে কিন্তু এটা বাপা পিঠা বলে না এটা বলে দুপি পিঠা আমাদের বরিশালের বাসায় এই তো হয়ে গেল এখন আমি এরকম একটা পরিষ্কার নেকটা নিয়ে এভাবে করে তারপরে বাপে দিয়ে দিব এই তো বিয়ার্স আমি কিন্তু একটা হাড়ি থালির ভিতরে পানি অ্যাড করে দিয়েছি প্রায় তিন কেজি পরিমাণ আর আমি সুন্দরভাবে এটাকে আটা দিয়ে চারোবেশে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়েছি যাতে বাপটা চলে না যায় এতে এখন আমি এটার ভিতরে সেই বাপা পিঠাটা দিয়ে দেব দিয়ে এভাবে আমি পিছিয়ে দিব দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিব আমার এই পিঠাটা হতে প্রায় সাত থেকে আট মিনিট লাগবে দেখি পিঠার কি অবস্থা এটা কিন্তু প্রথম পিঠা পিঠাটা কিন্তু বিয়ার্স হয়ে গেছে অনেক সময় কিন্তু প্রথম পিঠাটা হয় না দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাটা এটা কিন্তু আমাদের বরিশালের পিঠা এটাকে বরিশালে আমরা বলি দুপি পিঠা এই যে দেখেন এটা সুন্দরভাবে হয়ে গেছে এটাকে আমি এখন উঠিয়ে নিব দেখছেন কত সুন্দর হয়েছে আমি এখন আরেকটা পিঠা অ্যাড করে দিব সেটা হচ্ছে ডাকে পিঠা যে এই যে পেঁয়াজ এভাবে দিয়ে দিয়েছি এখন আমি চারপাশ দিয়ে ডেকে দিব অপেক্ষা করতে থাকবো প না পর্যন্ত এই তো বিয়ার্স দেখি ডাকে বাপা পিঠার কি অবস্থা যে বিয়ার দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে ফেল পিঠাটা অনেক গরম তাই ধরা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু হয়েছে এভাবেই আমি সব পিঠাগুলো বানিয়ে ফেলবো একটু পিয়ার্স দেখি পিঠার কি অবস্থা এটা কিন্তু আমার শেষ পিঠা আমার সব পিঠা কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করিয়ে আপনাদেরকে সাজিয়ে দেখাবো আমার সাথেই থাকুন এই তো বিয়ার্স আমার কিন্তু সব পিঠা বানানো হয়ে গেছে আর কিছু পিঠা আমি আমার ননদের বাসায় পাঠিয়ে দিয়েছি সেটা আর দেখাতে পারিনি এই তো বিয়ার দেখেন কত সুন্দর করে বানিয়েছি পিঠাটা কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে এই পিঠাটাও আমি ভাঙিয়ে দেখাচ্ছি দেখেন পেঁয়াজ কত সুন্দর ভিতরে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের কাছে যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন আর আপনাদের আপনারা বেশি বেশি করে আমাকে কমেন্ট আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ